সম্মানিত ভিউয়ার্স আজকে আমি আরেকটি টিভির কাজ আপনাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছেন আমার সামনে একটি টিভি রয়েছে টিভিটি মোছা হচ্ছে তো এই টিভিটি ফুললি ডেড রয়েছে মানে একেবারেই অফ তো এটা আমি খুলে দেখবো আগে এটার কি প্রবলেম তো আগে খুলে নেই তারপর আবার দেখাই তো গ্লাস আমি এটা এখন স্ক্রুগুলো খুলে দিচ্ছি হ্যাঁ ওই না আপনার আপনার তো পায় না এটা আমি আপনার আচ্ছা করে দেবো অসুবিধা আমরা একটা সামনের নাম নেই কিন্তু 21A. Three tier. Jadi apa masalahnya? Apa masalah yang mereka kan? Tapi nalar gua, tapi ikan gua. Dan dan awal pelut tuh. Ya sekali. Acam sekali. Acam sekali. Akan ikan pelut itu. Ada tapak, tapak hijau tuh. Jadi আসলে টিভি টিভি বলে বর্তমানে কাজ করতেছি এগুলো সম্পূর্ণটাই এখন বলতে গেলে অকেজ হয়ে এই সময় আমাদের কোম্পানির উদ্দেশ্যটা হচ্ছে আমরা যে সমস্ত টিভি ঘরে ফেলে রেখেছে যেগুলো বিক্রি না করে সেগুলো অল্প কিছু টাকার মাধ্যমে খরচ করলে আবার পুনরায় মোটামুটি আবার দেখার তো দেখতে তো দেখতেই পারলেন টিভিটির সার্কিটটি মোটামুটি অত একটা পুরান হয় নাই সব চায়না সিএফ টিভি যার কারণে এই প্রবলেম এটি কারণ আছে কত বছর খেলা আইডিয়া চার বছর সাড়ে চার বছরের ভিতরেই সব পুরান হয়ে গেছে আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই কোনো মেকানিক্স তো দেখাইছিল নাকি হুম মেকানিক্স তো দেখাইছি মনে হয় না নিজেরাই খুলছিল তো দেখতে পাচ্ছেন এখানে একটি আউটপুট যেই পিএফ থাকে ছয়শো আটষট্টি সেই পিএফটি একেবারেই খোলা অবস্থায় রয়েছে তো এটা খোলার অবস্থা তো থাকার কথাই না কেন এটা খোলা অবস্থা রয়েছে হয়তো নিজেরা খোলে মনে দেখেছিল তো যাই হোক এটার প্রবলেমটা আমরা এখন খুঁজে বের করব কি কারণে এটা এই টিভিটি বজ্রপাতে নষ্ট হয়েছে তো এখানে একটি পিএফ চেঞ্জ করতে হবে দুইটা ট্রানজিস্টার সম্ভবত চেঞ্জ করতে হবে তাহা হলে তো এটা যে সমস্যাটা আমি দেখলাম এখন কাস্টমার সাথে একটু ডিল প্রথমে আমি পিএফটি লাগাই নিতেছি দত লাইটটা একটু আচ্ছা, হ্যাঁ? তো এই পিপটা ফেটে গেছে এবং আলাদা করে রেখেছিল তো এখন আমি সোল্ডারিং করে নিই এটা কারণ এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নসের পিপটি ইনপুট সেকশন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই মুহূর্তে আমি এটাকে এসি কর দিয়ে লাইন দিব দেখি তারপর কি অবস্থা তো সম্ভবত পিএফটি খারাপ হওয়ার কারণে এই সমস্যাটা হয়েছে তো আশা করি টিভিটি চলার কথা দেখো আলাইছে নি আসে নাই তো আমি আগে ভোল্টেজটি মেপে নিই এখন স্টার্ট করে দিলাম আমাদের যে ভোল্টেজ দরকার যেখানে সেই ভোল্টেজগুলি আছে ঠিক আছে তো আমরা একটু কাজ করে দেব সেটা হচ্ছে একটা বিআরও চেঞ্জ করে দেব হুম আর একটা পার্স লাগাইতে হবে তো এই বিয়ারটি না লাগালেও আমি পারতাম তো বিয়ারটি একটু ভোল্টেজ আমার থেকে কম কম লাগলো কারণ এই বিয়ারটি একটু প্রবলেম প্রবলেম লাগলো বিদায় তো এই বিয়েটিও চেঞ্জ করে দেবো কি নতুন বিয়ার তো এখন আবারও লাগিয়ে দেখি এটা কি পরিস্থিতি এখন পারফেক্ট ভোল্টেজ আছে কিনা ভোল্টেজটি পারফেক্ট হয়েছে একেবারেই কিন্তু ডিসি লাইনটা কই তো আর একটা বিষয় হচ্ছে কিন্তু টিভিটি দেখতে পাচ্ছেন এটা কিরকম একটা কালার হয়ে রয়েছে তো এই কালারটিও আমি ক্লিয়ার করে দেবো কারণ এটা টিভিটি একটু দেখে নেই এটার কালারটাই একেবারে ফ্যাস ফ্যাকাস হয়ে রয়েছে আইব এটা উপরে দাঁড়ো এটার উপরে দাঁড়ো এত ছোট ছোট তার এলাকায় এটা আমার দরকার নাইলে আমি বুঝবো কেমনে কাজটা করুম কেমন হ্যাঁ দেখতে পারতেছেন এটার কালারটি জানি কিরকম হয়ে গেছে তো এটার জন্য কি করা যাবে এই কালারটি কালারটি সহকারে একটু করে দিই তো এটা তোমাকে এই টিভিটা কালারটাই এরকম না দু তিন কালার নষ্ট হয়ে গেছে তাই আচ্ছা দেখি এটা কালার কি কারণে ডিকোজিং কয়েলটা কি ঠিক আছে কিনা ডিকোজিং কয়েল ঠিক আছে এটা ফিটে ছিটা সম্ভবত খারাপ হয়ে গেছে যত খরচ বেশি যাই হোক এই অনেক ঠিক হয়ে যাবে আমি আরেকটি পার্স লাগিয়ে দিচ্ছি তো মোটামুটি আমাদের কাজটি শেষ পর্যায়ে এখন আমরা এটাকে একটি ফিটিং করে নেব সব mister sound cut mister sound cut to mister তো সব লাগিয়ে নিলাম এখন দেখি এটার কালারটা ঠিক হয় কিনা এবং ফুল টিভিটি ওকে হয় কিনা আশা করি একেবারে ফুল টিভিটি ওকে হয়ে গেল আপনারা দেখতে পারতেছেন হ্যাঁ, একেবারেই ফুল ওকে হ্যাঁ তোমাকে রিমোট কই মানে ডিশের লাইনটা তো চেক করে দিতে হবে নাইলে কেমতে হবে তো ভিউয়ার্স একটা ব্যাপার হচ্ছে এটার চ্যানেলের গোড়া একেবারেই লড়ে গেছে তো আমি Okay, okay, তো এখন এটা ডিশটি লাগাইলেই এই কোলবাল স্টুডিও দিক না তো দেখি এদিকে যায়নি ডিশটা ওইটাই করে প্লাস্টিক উদ্যম তো আমরা যেহেতু হোম সার্ভিসিং করে থাকি তো বিভিন্ন বাড়িতে যেয়ে থাকি বিভিন্ন বাড়িতে যাই অনেক সময় বিভিন্ন ধরনের সমস্যা পড়তে হয় আমাদের কিন্তু কিছু করার নাই কিন্তু আমাদের কোম্পানির নিয়মটাই যেরকম আমরা কাজে ব্যস্ত থাকি আমরা কাজ নিয়ে চিন্তা করে থাকি তো আমাদের সব ধরনের সরঞ্জাম আমরা অনেক সময় বাসায় নিয়ে যেতে হয় যেহেতু গ্রাম এলাকায় আমি কাজ করে থাকি কাস্টমারকে ফেরানোর কোনো চেষ্টা করি না কাস্টমার যেইভাবে চায় আমরা সেইভাবেই কাজ করে দেওয়ার চেষ্টা করে থাকি ধরো তো আমাদের কাজ প্রায় শেষ পর্যায়ে এটা তো এখন জাস্ট খালি ছবিটি দেখে ফিটিং করে দেওয়াটাই আমাদের কাজ নাটটি রাখো তো নাটটি রাখো তো কতটাই না কষ্ট করতে হয় আসলে এই হোম সার্ভিসিং সেবায় তারপরও অনেক সময় কাস্টমারের মন রক্ষা করার করাটা রিমরাঞ্চ কঠিন হয়ে দাঁড়ালো এই মালতি প্লাগটা দাও এই যে তোমার মালতি প্লাগটা তো আসলে গ্রামের অধিকাংশ মানুষ থাকে বিদেশ তো ঠিক আছে ছবি ছবি ঠিক আছে চ্যানেল চেঞ্জ করো দেখি আসলে টিভিটি কালারটি একটা ফেক আসে কাজের মাধ্যমে সেই সমালোচনা প্রকার এছাড়া আগামী মে থেকে জুনের প্রথম সপ্তাহে প্রকল্পটি উদ্বোধন হবে বলে জানান কালার সময় কাদের আরও জানান আগামীকাল একসাথে একশোটি তো আসলে টিউবটির কালারটা এরকম যার কারণে এটা কালার মনে আগে একটা মাই খেয়ে গেছে যার কারণে এই সমস্যাটা হয়েছে তো আমরা একটু মিটার ডাকটু মেপে নিই দেখি তার কোনো অন্য কোনো প্রবলেম রয়েছে কি না আমাদের তো এটা সব কিছুই বন্ধুরা ঠিক আছে এটা আসলে টিউবটাই আসলে এরকম তো এটি স্কিপ করে নিয়ে তারপর ফিটিং করে বন্ধুরা আমার মানে ছোট বন্ধুরা আমার সঙ্গে যায় অনেক ছোটো ছোটো বন্ধু রয়েছে মানে যাদের জন্য আসলে যারা টিভি সিরিয়াল দেখে মোটু পাতলু দেখে দুরন্ত দেখে আরও অন্যান্য জিনিস দেখে তারা সময় পার করে আমার কাজ হচ্ছে তাদের সেই সুযোগ পেতে জ্ঞান অর্জন করতে পারে অতিরিক্ত টিভি বসে থাকাটা এটা ভালো কাজ নয় পড়াশোনা সঠিক মতো করতে হয় তো আমাদের কাজটি প্রায় শেষ পর্যায়ে এখন ঠিক আছে তুমি সাউন্ড ঠিক আছে ঠিক আছে তো আমরা এখানে থেকে ফিটিং করে দেবো বুড়িটা নাও তো এই সেই বাল্য বন্ধুরা দেখতে পারতেছেন আমার কাজের কষ্টিপ নিয়ে তারা কি করতে শুরু করেছে আমি এখন তাদেরকে কি বলবো বলেন একটু মজা করতেছি Eso yo tenía de poca তো আজকে ছয় নভেম্বর দুই হাজার বাইশ এই নামহীন সিআরটি টিভি ঠিক করলাম সোনি কোম্পানির মাল না এটা কাস্টমার বলছে এটা সোনি কোম্পানি আসলে এটা নাম্বার উঠেছে কি হুম ছোট ভাই উঠে লেছে তো নাম্বার ছিল কিন্তু ছোট ভাই উঠে ফেলছে আপনার কি জানি আসলে টিভি রাখার জন্য হ্যাঁ তো আমাদের কাজটি প্রায় শেষ দেখতে পারলেন বন্ধুরা আমরা শেষ করে দিলাম এখন মাল্টিপ্যালাকের ভিতরে এটা ঢুকিয়ে দেবো এসি কোডটি এটা মজা করতে করতে সব ভুলে যায় সাথে বন্ধুরা আমিও ভুলে যাই এবার একটু রিমোটটা দিয়ে দেখতে চাই দেখতে পারলেন আসলে এটা একটা টিউব এক গান টিউব মাইর খাওয়া মনে আগের থেকেই না রে আগে থেকে তো এটা এরকম না তো যাই হোক এটা আমাদের সার্ভিসিং সেন্টার হলে হয়তো আমরা ঠিক করে দিতাম কিন্তু যেহেতু এটা বাসার ভিতরে এটা কাজ করতে অনেকটাই সময় লাগবে তো যার কারণেই তবে এখন মোটামুটি চলার যোগ্য তারপর আমি আর একটু দেখি এটার কি অবস্থায় রয়েছে তো এটা দিলে আবার তো আমাদের কাজটি শেষ